লাইট লবি ভালো না তোর আছে কম আরাম না কেম বলি মাঝে আহার বাবা মারা গেছে বাবার কথা বলি আমার সবচেয়ে ভালো লাগে টিভি গুলো রে টিভি গুলো আমার কাছে সেই লাগে কিন্তু দেখলা স্পিকার রে মাত্র কত সস্তা একবার সস্তা কিন্তু যে কেয়ারিং চার্জে ধরে করে সরকার একটা ইয়ে বাংলাদেশের যারা তারা ইম্পোর্ট করে না লাইট আচ্ছা, কোম্পানি আর সামনে এরকম এখানে লাইট না তুমি এখানে কোরিয়ার কোনো লাইট না সমস্যা সবাই কম ভাই কোনটা পালাম না ইমপ্যাক্স তো ভালো ধরে বকস কোনটা না বলো কোনটা কোনটা লো আজা লাইট কোম্পানি কটা নেবে মানে কটা দেওয়া তিনটা এটা তিনটা এগুলো বকস ব্র্যান্ড কোনো ব্র্যান্ড না শালারা ফেসাই দাও ফাড়াই দিলাই তোমার কি কম চাল ভালো লাগি দিলে দিলে দিলে হ্যাঁ ভালো নি আছে এক বছর ওয়ারেন্টি আছে এক বছর না ওয়ারেন্টি তুই করে চেঞ্জ করতে লেখা না আসা লাগবে